সম্পদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো নেক নারী রাসুল বলছেন বোখারের হাদিস আর দুনিয়া মাতাউন খাইরু মাতাউ হালমার আতসলেহা এই দুনিয়া হলো একটা সামগ্রী এটার ভিতরে সবচেয়ে দামি সামগ্রী হলো নেককারিনী নারী নেককারিনী নারীর আলামত হলো চারটি কয়টি আরো জোরে বলেন কয়টি দেখলেই মন আনন্দিত হয় এক দেখলে মন আনন্দিত হয় দুই নম্বর ডাকলেই কাছে আসে তিন নম্বর স্বামী না থাকলে স্বামীর বিছনায় কাউকে নেয় না চার নম্বর ওই মেয়ে স্বামীর অগোচরে ঘরে বসে কোরআন পড়ে হেলো কয়া কয় না হেলো ডার্লিং স্বামী নাই তুমি কই সবচেয়ে বদমাস হলো ফেসবুক ঠিক কিনা যারা একাধিক মেয়ের সাথে সম্পর্ক রেখেছো তুমি কেয়ামতের ময়দানে লুচ্চা হইয়া কেয়ামতের ময়দানে উঠবা যেই মেয়ে নিজের স্বামীকে ভালো লাগে না অন্য বেটাকে শুধু ভুজুর ভুজুর করতে ইচ্ছা করে ওই মেয়ের ভিতরে মুনাফিকি আছে তুমি চরিত্রহীনা হিসাবে কেয়ামতের ময়দানে উঠবা আমার ইসলাম কত সুন্দর হ্যাঁ বনাবনি হয় না হতেই পারে বনাবনি হয় না যেমন স্বামীর কিছু দোষ আছে স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না এরকম হতেই পারে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিন মসজিদে সেজদা দে তোর সব সমস্যা আল্লাহ দূর করে দিবে অনেক লোক আছে ওনাদের স্ত্রী থাকে না স্ত্রী থাকে না কেন কেন থাকে না আল্লাহ তাদেরকে স্ত্রী রাখার যোগ্যতা দান করুন একটা টর্চ লাইটে ব্যাটারি ঢুকালেন ব্যাটারি ঢুকিয়ে শুধু টিপলেন কতক্ষণ যাবে ব্যাটারি কতক্ষণ পাঁচ ব্যাটারি কতক্ষণ যাবে কিছুক্ষণ পরে শেষ এই যে ব্যাটারি টিপেন টিভির সামনে বসে বসে রিমোট হাতে মোবাইল নিয়ে টিপেন টিপতে টিপতে চরিত্র শেষ যেই যৌবন অক্ষত থাকতো আশি বছর সেই যৌবন বিশ বছরে শেষ ঠিক কিনা জাপানে আজকে বিশ বছরের বুড়া আছে পঁচিশ লাখ বিশ বছরে বুড়া ওই যে আবে তাবে টিপে শেষ আপনার যৌবন আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক না ঠিক এটা যত্র তত্র আপনি এটাকে অপচয় করতে পারবেন এটা হলো সবচেয়ে দামি সম্পদ রাসুল সাল্লাম বলেছেন যে ছেলে মেয়েরা পারিবারিক বন্ধনের কাজ প্রকাশ্যে করে কেয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে সবচেয়ে বেশি সবচেয়ে টিভি গুলো নাচ দেখাও ঘেন্টা নাচ বাজে জিনিস দেখাও তোমাদের শাস্তি হবে সবচেয়ে বেশি আর যে মেয়েরা যে ছেলেরা এগুলোতে অংশগ্রহণ করে তাদের শাস্তি কে আমাদের সবচেয়ে বেশি দিবেন কে কে দিবেন রাসুল মেয়েরা যে দেখলেন একটা চুলা চুলা বলে তো আপনি ওই যে বড় যেগুলোতে ধান গরম করে ওইগুলো কি করে রস গরম করে চুলা মুখটা ছোট ভিতরটা অনেক বড় রাসুলাম দেখলেন ভিতরে ল্যাংটা পুরুষ আর মহিলা চিৎকার করছে জিজ্ঞেস করলো এরা কারা জিব্রাহিম আমিন সালাম বললেন এরা অসমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না বেটা বেটি একখানে দইরা হাঁটতো আছে না নাই কথা বলেন মেলায় যাই রে ঠেলা খাই রে মেলায় যাই রে রে বসন্তী উৎসব করো কিসের বসন্ত উৎসব তুমি নারী যত ঘরে থাকবা তত তোমার ইজ্জত বাড়বে যখনই একটা মেয়ে বোরকা দেয় তার ইজ্জত এমনি বেড়ে যায় ঠিক কিনা কোন বখাতে ছেলে বোরকা পরা নারীকে শীষ দিয়েছে দেখেছেন দেখেছেন কখনো আমি প্রথম দুই সালে আমার পরিবারকে নিয়ে আমি ইংল্যান্ডে গেলাম বাচ্চা ছিল ছোট দুইটা তো আমার আগে দিয়ে এই এক মহিলা একদম খুব সাজগোজ করে বেরোচ্ছেন পোলা পানের পাশের থেকে আরো পোলাপানা ওদেরকে মহিলা কয় না ওদেরকে কয় লেডিস ওরা কি লেডিস তো মহিলা আমার সাথেই লন্ডন থেকে এসছেন একই ফ্লাইটে তো তিনি বললেন স্যার আমাকে একটু রক্ষা করেন ওরা কি বলছে আমি বললাম আপনি ওদেরকে রক্ষা করেন আপনি এই ড্রেস পড়লেন কেন আপনি তো এই ছেলেগুলোকে বখাটা বানিয়েছেন আমি একটু পরে আমার বিবিকে নিয়ে বের হলাম ওই ছেলেগুলোই তাড়াতাড়ি করে রাস্তা ছেড়ে দিয়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম একই ছেলে আপনার মেয়েকে আপনি পর্দা দিয়ে বের করেন সম্মান বাড়িয়ে দিবেন কে পাঁচ বছর বয়স থেকে তার মাথায় হেজাব লাগিয়ে দেন সাত বছর বয়স হলে তাকে আর হাফ প্যান্ট পরায়েন না হাফ প্যান্ট ছোটবেলা থেকে মেয়েদেরকে না দেওয়া ভালো টাইট পোশাক মেয়েদের জন্য ক্ষতি ছেলের জন্য ক্ষতি আজকে মেডিকেল সায়েন্স বলছে তারা টাইট পোশাক পরে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেই মেয়েরা ভুরু চাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে আর আমার নবী বলেছেন চোদ্দশো বছর আগে এই চোখের ভুরু যারা চাচে তাদের উপরে আল্লাহ আনত তারা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই না নাউজুবিল্লা আল্লাহ চুল যারা লাগায় তাদের উপরে লানত উল্কিয়াকে যারা উল্কি কিয়াকে উল্কি আঁকে গালের মধ্যে আঁকে হাতের মধ্যে আঁকে তাদের উপরে আল্লাহর লানত আঁকে আল্লাহ লানত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাই হিল মেয়েরা পরে কতি নিষেধ হাই হিল প্রথম পড়তো ইহুদি মেয়েরা হাই হিল যেন মেয়েরা না পড়ে খোপাকে এরকম বড় করে আলগা করে এরকম বড় করে তোলে রাসুল নিষেধ করেছেন লানত দিয়েছেন এরকম বড় খোপা আলীদের যে জুতা আওয়াজ করে এই জুতা যেন মায়েরা না পরে মায়েদের পায়ের তলায় এক বিগত কাপড় ঝুলানো থাকবে রাসুলের সহি হাদিস পুরুষের থাকবে টাকনুর উপরে এখন পুরুষের চলে গেছে পায়ের নিচে মেয়েদের উঠছে টাকনুর উপরে মায়েরা আপনার টাকনু সতর টাকনু ঢাকা নামাজে না থাকলে আপনার নামাজ হবে না আপনি টাকনু ঢেকেই নামাজ পড়তে হবে সবচেয়ে দামি সম্পদ মায়েরা নারী জাতি এই নারী জাতিকে সম্মান করলে সমাজের সম্মান বাড়িয়ে দিবেন কে তবে আমার মায়েরা আপনারা নিজেদের সম্মান নিজেদের রক্ষা করুন চারটা কাজ করলে আপনি জান্নাতের সবগুলো দরজা খোলা পাবেন প্রথম হলো নামাজ দুই নম্বর রমজানের রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর হলো নিজের ইজ্জতের হেফাজত আপনার রূপ আপনি কাউকে দেখাবেন না আপনার রূপ আপনি ঢেকে রাখেন তোমার সৌন্দর্য তুমি প্রকাশিত করো না বিয়ের আসরে যান তাতে কি হয়েছে এত সাজার দরকারটা কি বিয়ের আসরে গেলে মনে হয় ছেলে সবগুলো জামাই মেয়ে সবগুলো আজকে বিয়ে ঠিক কিনা সবচেয়ে বেশি শাস্তি হবে পুরুষের নামাজে যাওয়ার সময় কার কথা আল্লাহ বলেছেন সুরা আরাফের ভিতরে খুঁজু জিনাত কুমান্দা করলে মসজিদ যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর জামা সবচেয়ে সুন্দর টুপি সবচেয়ে দামি যা কিছু নতুন সব তুমি মসজিদে যাওয়ার সময় পড়ো কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই কার সামনে দেখাবেন রাসুল নতুন ড্রেস পড়তে নামাজে যাওয়ার সময় আর আমরা নতুন দেশ কোথায় পড়ি নামাজে যায় দুনিয়ার বাজে জামা পরে টুপি একটা মাথায় দিছে দশ বছরে ধোয়ে নেই আছে না পাঞ্জাবি বড়তে বড়তে পিছনের উপরে উঠে গেছে উনি বলে মোত্তাকি কিসের মোত্তাকি তুমি রাসুল হাতে ভাজ করে বালিশের নিচে পাঞ্জাবি ধুয়ে দিতেন তখন ইস্তারি ছিল না সুতি জামা যদি হাতে এরকম ডোলে বালিশের নিচে থন কেমন হয় ইস্তারি হয়ে যা কি সুন্দর করে তিনি নিজের জামাকে একটু ডোলে বালিশের নিচে রেখে দিতেন